ও গুরু আত্মা চেনায় আমার হলো না দয়াল তোমায় চিনায় আমার হলো না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না কাটতে পারলাম না এ সংসারে মহায়ার বাঁধন আমি কাটতে পারলাম না যদি আসে পারলাম না এ সংসারে মহায়ার বাঁধন গুরু কাটতে পারলাম না পারলাম না এ সংসারে এই মায়ার জন্মে আমি যাহা কিছু দেখেছি যাহা কিছু ভেবেছি দয়াল গো তোমার মতো দেখি না তোমার রঙের সাথে রং মেশে না তাই এই পাপে ভরা দেহ দয়াল তুমি বিনে তো আর তরানোর কেউ নেই তাই এই ভক্ত তোমাকে বারবার ডাকে আমার মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দরদি কেউ আমার সঙ্গে যাবে না যাবে শুধু আমার ইমান আমার এই ইমানের সহিত যেন দয়াল আমি তোমার পথে চলতে পারি তোমার কথাই শুনতে পারি এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না farela